আমরা গত পর্বে এই জায়গায় ছিলাম। আমরা বলছিলাম এটা কমপ্লিটলি করে ফেলবো। তো আজকে আমরা এটা কমপ্লিটলি করব না। আমরা যেটা করব এখান থেকে আপনারা চলে যাবেন গুগল মার্চেন্ট সেন্টারে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। এখানে লাল মূল যাই আসতে থাক মানে পারে ফিক্স মিক্স করতে বলবে এগুলো সব ইগনোর করবেন। আপনারা যেটা করবেন এটা দেখার দরকার নাই। আপনারা চলে আসবেন হচ্ছে প্রোডাক্টস প্রোডাক্টসে ক্লিক করবেন প্রোডাক্টকে ক্লিক করে দেখবেন প্রোডাক্টের কোনো কিছু ঠিক মানে ই মানে ইরোমির আইসে কিনা যদি না আসে এরকমই থাক আপনারা যেটা করবেন এখান থেকে পারফরমেন্স ঠিক আছে পারফরমেন্সটাও দেখে নেবেন তো পারফরমেন্সটাও দেখে নিলাম ওকে কোনো কিছু সমস্যা নাই আমরা এবার যাব হলো গ্রোথ গ্রোথে ক্লিক করবেন গ্রোথে ক্লিক করে যেহেতু আমরা এখন একটা শপিং অ্যাডস রান করব সেজন্য আমাদের যেটা করতে হবে একটা শপিং অ্যাডস প্রোগ্রাম ইনস্টল করে নিতে হবে তো আমরা যেটা করবো কি ম্যানেজ প্রোগ্রামে ক্লিক করবো এখান থেকে গ্রোথে আসবেন গ্রোথ থেকে এসে ম্যানেজ প্রোগ্রামে ক্লিক করবেন ওকে আশা করি এটা করে নিতে পারবেন তো আসার পরে এখানে দেখেন আমরা যেহেতু এখানে আদার্স অন্য কোনো কিছুর দরকার নেই আমাদের প্রমোশন এগুলো হ্যান ত্যান এগুলোর দরকার নেই আমাদের আমাদের দরকার হচ্ছে কি শপিং অ্যাডস তো আমরা যেটা করব এখান থেকে শপিং অ্যাডসে ক্লিক করব তো আমরা এখান থেকে কি গেট স্টার্টে ক্লিক করি গেট স্টারে ক্লিক করলাম যেহেতু আমরা একটা প্রোগ্রাম রান করব সেই জন্য আমরা গেট স্টারে মানে শিপিংয়ের গুগল শিপিং অ্যাডস বা শপিং অ্যাডসের এটা আমরা কনফার্ম করে এখানে চলে আসব তো একটু আপনাদেরকে দেখাই আমি এখানে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা জিনিস আমাদেরকে সেট আপ করতে হবে তারপরে আমরা গুগল অ্যাডের প্রোডাক্ট মানে অ্যাড করার পরে আমরা গুগল অ্যাডটা দিতে পারবো মানে শপিং অ্যাডটা আমরা দিতে পারবো তো এইগুলো আমাদেরকে আগে সেট আপ করে ফেলতে হবে তো যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে গুগলে আমরা একটা আমাদের শপিংয়ের বিজ্ঞাপন দেওয়া তো আপনাদের যেটা করতে হবে এগুলো আপনারা প্রথমে ঠিক করে নেবেন তো এটা কিভাবে ঠিক করতে হয় সেটা আমি দেখাই আমি প্রথমেই দেখেন এখানে লেখা আছে তীরের মতো ঠিক আছে টেক্স আপ মানে সেট আপ টেক্স ওকে আমরা টেক্সে ক্লিক করব ক্লিক করার পর এরকম রিপ্লেস হবে মানে ঘোরাফেরা করবে তো দেখি এটা করার পরে দেখেন এরকম আসবে দুই হাজার বাইশের নিয়ম তো একটু সমস্যা হতেই পারে তো আপনারা যেটা করবেন এরকম আসলে সেভ করে দেবেন তো সেভ করার পরে দেখেন সব কিছু আস্তে আস্তে সেভ নেওয়ার কোনো অপশন নাই এগুলো কোনো কিছু টিক দেওয়ার দরকার নাই আপনারা যেটা করবেন উপরে দেখেন একটা লেখা আছে সেট আপ প্রোগ্রেস মানে সেট আপ টেক্স ওকে এখানে ক্লিক করবেন ক্লিক করে চলে আসবেন আই হোপ এটা কমপ্লিট হয়ে গেছে এখন বলতেছে আমাদের টেক্স সেট আপ কমপ্লিট তো এবার আমরা শিপিং শিপিং সেট আপটা করে ফেলি এখান থেকে আমরা শিপিংয়ে ক্লিক করব তো শিপিং জিনিসটা কি তো আমরা অ্যাডে শিপিংয়ে ক্লিক করি শিপিং জিনিসটা আমরা এখনই দেখতে পারবো তো একটা শিপিংয়ের নাম দেন যেহেতু আমরা শিপিংয়ের অর্থ হচ্ছে মানে আপনি যে প্রোডাক্টটা দিবেন সেটা কি ফ্রি ডেলিভারি আছে কিনা মানে আর সেটা ফ্রিতে পাঠাবেন কিনা অর্ডার করলে আপনি ফ্রি ডেলিভারি করে দিবেন কিনা কেউ কেউ আছে না তারা ফ্রি ডেলিভারি করে আবার কেউ কেউ আছে ডেলিভারি চার্জ নেয় তো আমরা চাচ্ছি যে আমাদের এই প্রোডাক্টটা কিনলে যে মানে আমাদের প্রোডাক্টটা কিনলে আমরা ফ্রি সার্ভিস দিব তার কাছে পৌঁছানোর জন্য তো আমি যেহেতু ফ্রি শিপিং দিচ্ছি বা শপিং দিচ্ছি তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ফ্রি ডেলিভারি ডেলিভারি যে কোনো একটা নাম দিতে পারেন আমি ফ্রি ডেলিভারি দিয়ে দিলাম তো ফ্রি ডেলিভারি দেওয়ার পর এখান থেকে কান্টি কান্ট্রি কোন আপনার যে কান্ট্রিটা থাকবে সেই কান্ট্রিটা দিতে পারেন আমার কান্ট্রি হচ্ছে আমার ডেলিভারি করব হচ্ছে ইউএসএর জন্য তাহলে আমি যেটা করব অথবা ইউএসএর জন্য করি ঠিক আছে তো আমি ইউএসএর জন্য করি ইউএসএর একটা সিটি নিয়ে আসলাম এখান থেকে ইউএসএর যে ডলারটা থাকবে মানে কারেন্সিটা থাকবে যে প্রতিটা দেশের একটা কারেন্সি থাকে আমাদের যেমন বিডিটি আর ইউনাইটেড স্টেটসের হচ্ছে ইউএসডি ডলার ইউরোপ মানে জার্মানি অ্যান্ড কানাডার হয়তো ইউরো তো আমাদের যে কারেন্সিটা থাকবে বা যে দেশের যে কারেন্সিটা থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখান থেকে সিলেক্ট করে দিলে হয়ে যাবে দেখেন অনেকগুলো কারেন্সি আছে তো আমরা ইউএসডি ডলারে দিব দিয়ে আমরা নেক্সট করব। যেহেতু এটা ফ্রি ডেলিভারি তো আমরা এটা ফ্রি ডেলিভারি দিয়ে এবার আমরা যেটা করব এখান থেকে নেক্সট করে দিব তো এটা আমরা নেক্সট করে ফেলি তো এখানে এরকম আসতে পারে ঠিক আছে আর ডেলিভারি টাইমের এখানে এরকম আসতে পারে তো আপনারা সেকেন্ডটা অপশনটা সিলেক্ট করবেন এখানে এরকম একটা অপশন আসবে আমরা এখান থেকে এটা কিন্তু অপশনাল ঠিক আছে আমরা যেহেতু আমাদের টাইম একটা সিলেক্ট করে দিতে হবে আমি সবসময় নাইন পিএম থেকে শুরু করি তো আমরা নাইন পিএম দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট টাইম জন আপনি যে কান্ট্রিতে একটা রান করবেন বা আপনি যে কান্ট্রি বা আপনার যদি ইউএস এর বায়ার থাকে তাহলে আপনি যেটা করবেন এখানে ইউএস এর টাইম জোনটা দিয়ে দিবেন ইউএস এর টাইম জোন হচ্ছে New York okay New York minus GMT minus five মানে ফাইভ জিরো জিরো ওকে এটা তো এটা দেওয়ার পরে হ্যান্ডেল টাইমটা কি কাস্টমার মানে আমাদের কুরিয়ার সার্ভিসে পৌঁছে যাবে আর কি তো আমরা সব সময় এক থেকে তিন দিন দিব তিন দিন দিব ওয়ার্কিং টাইম দিব হচ্ছে মানডে টু ফ্রাইডে প্রতিটা কান্ট্রি ওয়ার্কিং ডেসটা মানে কী বারে সেটা আপনারা দেখে নেবেন তো আমরা মানডে টু ফ্রাইডে ডে দিলাম তো এবার এটা হচ্ছে ডেলিভারি ওকে ডেলিভারি এটা আমার লাগবে না তো ডেলিভারি টাইমটা হচ্ছে মানে এটা তো আমরা তো এক থেকে তিন দিনের মধ্যে কোরিয়ারের পাঠাবো এই প্রোডাক্টটা তাদের হাতে পৌঁছাতে কতদিন লাগবে তাহলে আপনারা দিবেন হচ্ছে তিন থেকে সাত দিন সাত দিনের ভিতরে মানে পনেরো দিনের ভিতরে আপনার প্রোডাক্টটি যাবে আমরা ওয়ার্কিং টাইম দিলাম হচ্ছে পনেরো ডে দিয়ে এবার আমরা সেভেন নেক্সট করে ফেলি নেক্সট করে তো এটা কি হবে নেক্সট করে এলাম এখানে শিপিং কস্ট এটা কি শিপিংয়ে কস্ট হবে না এটা আমাদের ফ্রি ডেলিভারি ওকে আমরা ফ্রিতে ডেলিভারি দেবো যদি ফ্রি ডেলিভারিতে না দেওয়া থাকে তাহলে আপনারা সেভ করবেন করে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন এখানে টিক দিয়ে সেভ কন্টিনিউ করে দিবেন তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা আমাদের কমপ্লিট যে কি কেমন কেমন হবে এগুলো কিন্তু আপনার ভায়ারের যে ওয়েবসাইট আছে মানে আপনার যে ই কমার্স ওয়েবসাইটটা দিবে সেটা আপনি ওইখানে পেয়ে যাবেন যে ফ্রি টাইম ওয়ার্কিং টাইম কয়টা থেকে কয়টা যেমন আমাদের এখানে যদি ওয়েবসাইটটা দেখাই দেখেন ফ্রাইডে স্টার্টে দেওয়া আছে স্টার্টে অন্য কিছু দেওয়া আছে এগুলো যদি দেওয়া থাকে তাহলে আপনি ওইভাবে দিয়ে নেবেন সব কিছু এখানে পাবেন নাম্বার ফোন নাম্বার তারপরে হচ্ছে ফ্রি ডেলিভারি কেনা সব এখানে পেয়ে যাবেন আপনার বাইরের ওয়েবসাইটে পেয়ে যাবেন যদি সমস্যা হয় না যদি আপনার যদি না জেনে থাকেন সেক্ষেত্রে বাইরের কাছে চেয়ে নেবেন ওকে এটা কমপ্লিটলি হয়ে যাওয়ার পর আমরা আসতে ভিউ অল শিপিং সার্ভিসে ক্লিক করব তো আমাদের এটা কমপ্লিটলি হয়ে গেছে মেবি তো আমরা যেটা করি এখান থেকে সেটিংসে চলে আসব সেটিংসে চলে এসে এখান থেকে শিপিং অ্যাডসে ক্লিক করব দেখি আমাদের শিপিংটা সেট হয়ে গেছে দেখেন আমাদের শিপিংটা কমপ্লিটলি হয়ে গেছে তো এবার আমাদের ওয়েবসাইটটা দিতে হবে ওয়েবসাইটটা আমরা ক্লিক করি আমাদের যে যে ওয়েবসাইটের প্রোডাক্টগুলো সেল করব সে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে আমি এখানে ক্লিক করে ফেলি ক্লিক করার পর এখানে বলতেছে আপনার শপিং মানে আপনি যে ওয়েবসাইটের অ্যাডটা দিবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেন ওকে আমি এখানে আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম দেখি কীরকম আসে অনেক কিছু চেঞ্জ হয়েছে দুই হাজার বাইশের নিয়মে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো আমরা এটা ক্লিক করি ওকে এখন বলতেছে যে এটা ভেরিফাইড না আনভেরিফাইড অ্যান্ড আনক্লেম তো এই দুইটা করা আছে সেই জন্য আমাদের এটা ভেরিফাই নিতেছে না তো আমাদের এই দুইটা ফিক্সড করতে হবে মানে ঠিক করতে হবে আপনি এটা ঠিক করবেন কিভাবে কোনো ঘাবড়ানোর দরকার নাই তো এখান থেকে দেখেন আমরা একটা কোড আমাদের ওয়েবসাইটে দিতে হবে মানে আপনার বাইরের যে ওয়েবসাইটটা থাকবে সেটার ইউজার নেমটা নিয়ে নেবেন আর পাসওয়ার্ডটা নিয়ে নেবেন সেখান থেকে আপনাকে তার এই কোডটা যদি আপনি সেট করে দেন তাহলে আপনার ওয়েবসাইটটা ভেরিফাই হয়ে যাবে ওকে আমাদের যেহেতু দুইটা করতে হবে আমরা এখান থেকে অ্যাড এস্টিমেলে ক্লিক করব ক্লিক করে নিচে দেখেন একটা কোড আসছে এই যে একটা কোড এখান থেকে মানে এই কোডটা আমাদের কপি করতে হবে এই সম্পূর্ণ কোডটা কপি করে আমাদের মূলত আমাদের ওয়েবসাইটে অ্যাড করে নিতে হবে তো আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি তো আমার ওয়েবসাইটে ড্যাশবোর্ড এখান থেকে চলে গেলাম বাইরের ওয়েবসাইটে কীভাবে যেতে হয় তো সেটা আশা করি আপনারা জানবেন যেতে পারবেন ইউজার নিয়ে পাসওয়ার্ড দিলে হয়ে যাবে লিখবেন এখানে ওয়েবসাইটে যাওয়ার জন্য ধরেন এখানে লিখবেন হচ্ছে এটা যেহেতু কসমো রেস্টুরেন্ট তো আপনারা যেটা করবেন এখান থেকে কসমো রেস্টুরেন্টের পরে ডাব্লিউপি অ্যাডমিন লিখে দিলেই হবে তো আমি এটা লগ আউট করার দরকার নাই ডাব্লিউপি অ্যাডমিন লিখলে এখানে উইজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ফেসবুকের মতো একটা অপশন আসবে তো আপনারা ওইখানে উইজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সেট আপ করে ফেলবেন তো যেহেতু আমার এটার দরকার নাই তো আমি এটা আপাতত রেখে দিলাম আমার যেহেতু করা আছে একবার তো আমি যেটা করবো এখান থেকে আমরা চলে আসবো অ্যাপিরিয়ান্সে অ্যাপিয়ারেন্স থেকে এখানে অ্যাপিয়ারেন্সে ক্লিক করে নিচে দেখবেন থিম ফাইল এডিটর আপনার এক অনেক কিছু অপশন লেখা থাকতে পারে হয় থিম এডিটর লেখা থাকতে পারে তো আপনি এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করার পর এখান থেকে আরেকটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই জিনিসটা আপনাকে বলে দিছে তারা যে এখানে এই কোডটা কোথায় পড়বে ঠিক আছে আমরা তো এমনি এক জায়গায় বসাই দিতে পারি না বসায় দিলে তো আর হবে না তো আমাদের যেটা করতে হবে এখান থেকে হেডার হেডারের মাঝখানে দেখেন paste the HTML tag in the HTML code of your site home page একটা হোম পেজে থাকবে it is the shoot on go to go in the head section before the first body section okay এখানে বলে দিছে তারা এটা হেড সেকশনের পরে থাক মানে মাঝখানে থাকবে বা হেড ফাংশনের ভিতরে থাকবে কিন্তু এটা বডির সেকশনের উপরে থাকবে তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে দেন এটা ক্লিক ভেরিফাই ওয়েবসাইট বিলু এখানে বাকিটুক বলে দিচ্ছে আমরা এটা জানি সমস্যা নেই তো আমাদের আমাদের এটা ফলো করলে হয়ে যাবে সমস্যা নাই তো আমরা যেটা করব এখান থেকে এসে আপনারা দেখবেন হেডার নামের কোনো অপশন পান কিনা তো আপনারা এখানে দেখেন হেডার হেডার লেখা আছে header the PSP okay header the PSP header the PSP template sign up এখানে আরও অনেক কিছু দেখতে পারেন তো আমরা হেডার দ্য পিএসপি পেয়ে গেছি আর যদি না পান কোনো সমস্যা নাই আপনারা কন্ট্রো মানে কন্ট্রোলে ক্লিক করে ধরে থেকে মানে কিবোর্ডের কন্ট্রোলে ক্লিক করে ধরে থেকে এফে ক্লিক করবেন এফে ক্লিক করে হেড হেডে ক্লিক করবেন হেড হেডে ক্লিক করলে আপনারা হেড পেয়ে যাবেন যে এটা কোথায় আছে তো দেখেন এখানে দেখেন হেডে শুরু এখান থেকে হেডে শুরু আর এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়ে গেছে এখানে হেড শুরু হেড শেষ এই যে বডি দেখেন বডি আমাদের স্ট্রাকচারটা যেরকম আছে সেরকম আমরা কিন্তু পেয়ে গেলাম তো আমাদের কোডটা আমরা কপি করে ফেলি কোডটা কপি করে ফেললাম কপি করে ফেলে আমরা এখান থেকে হেডের আমরা কিন্তু প্রথমে দিলে হবে না আমাদের যেহেতু বলছে বডির ফার্স্ট টাইমে দিতে হবে তো এটা হচ্ছে আমাদের বডি তো আমরা যেটা করব এখান থেকে দেখেন ফাঁকা জায়গা আছে মানে হেডের উপরে দিয়ে দিবেন দিয়ে এখানে কপি করে পেস্ট করে দিয়ে দিলাম এবার আমরা এটা করব কি আপলোড ফাইল করে ফেলি তো আপলোড ফাইল করে ফেললাম ওকে আমাদের আপলোড ফাইল ফাইলটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা যেটা করব এখান থেকে আমরা ব্যাক করব ব্যাক করে আমাদের মার্সেল সেন্টার মানে মার্সেল সেন্টারে চলে আসবো এখান থেকে আসার পর আমরা দেখেন নিচে লেখা আছে কি ভেরিফাই ওয়েবসাইট ওকে আমরা ভেরিফাই ওয়েবসাইটে ক্লিক করে ফেলি তো আমাদের ওয়েবসাইটটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে প্রপারলিভাবে দেখেন ভেরিফাইড ওকে তো এটা ভেরিফাই হয়ে যাওয়ার পর আমরা ক্লেম দ্য ওয়েবসাইট যেহেতু আমাদের ক্লেমও করতে হবে তো আমরা ক্লেম ওয়েবসাইটে ক্লিক করি আশা করি হয়ে যাবে ওকে আমাদের ওয়েবসাইটটা ক্লেম হয়ে গেছে আশা করি এইটুক করে ফেলতে পারবেন তো আমরা এখান থেকে ডাইরেক্টলি চলে আসবো আবার সেটিংসে উপরে দেখেন সেটিং লেখা আছে সেটিং থেকে শিপিং অ্যাডস তো শিপিং অ্যাডসে আমরা ক্লিক করব তো আমাদের এখানে মোটামুটি তিনটা কমপ্লিটলি হয়ে গেছে এখানে বিজনেস অ্যাড্রেসটা দিতে বলতেছে আর এটা ইদানিং মানে আগের মানে দুই হাজার একুশের নিয়মে এটা ছিল না কিন্তু এখন এটা চলে আসছে তো এটা আমরা যেটা করব এখান থেকে আমাদের মানে বিজনেস অ্যাড্রেসটা দিয়ে দিব তো আমাদের বিজনেস অ্যাড্রেসটা ক্লিক করি তো ডিসপ্লে নেম আপনি একটা নাম দিতে পারেন আপনার চুজ মতো তো আমি দিয়ে দিলাম হচ্ছে ads shopping ads okay shopping shopping shopping apps তো শপিং অ্যাপস শপিং অ্যাপসটা নাম দিলাম এখান থেকে আপনার বাইরের যে কান্ট্রিটা থাকবে সেই কান্ট্রিটা এখান থেকে দিয়ে দিবেন তাহলে আপনার কান্ট্রি দিয়েও সিলেক্ট করে নিতে পারেন সমস্যা নেই তো আমি চাচ্ছি যে বাইরের ওয়েবসাইটে মানে বাইরের অ্যাড্রেসটা আমার কাছে নাই তো অবশ্যই বাইরের অ্যাড্রেসটা নিয়ে আপনি এটা করে ফেলবেন করে এখানে সেভ করে ফেলবেন অ্যাড্রেসটা দিলেন যেহেতু আমার জিপ থানা যে মানে পোস্ট অফিস হ্যান আছে তো এখান থেকে আরও কিছু অপশন আছে যেমন নিচের দিকে আসলাম ফোন নাম্বার ভেরিফাই করতে বলছে আপনি চাইলে করে নিতে পারেন না চাইলে নাও করে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু করে নেবেন ওকে তো আমি যেহেতু আমার এটা বাইরের হবে তো আপনি বাইরেরটা দিতে পারেন আমি যেহেতু আমারটা দিতেছি ওকে কারণ আমি বাইরেরটা নিতেছি না zero one six zero one six four double one two seven three six three okay আমার এটা ভেরিফাই করার জন্য আমি এখানে ক্লিক করলাম ওকে আমরা ভেরিফাইতে ক্লিক করি এটা কল করবে না এস এম এস করবে ওকে আমাদের কল করা দরকার আমরা কলে ক্লিক করে মানে এস এম এসে ক্লিক করে আমরা কন্টিনিউ করে দিই একটা কোড পাঠিয়ে দিবে তারা অল্প কিছু করে মেয়েদের দেখি আমাদের কোডটা আসছে কিনা ওকে একটা কোড তারা পাঠিয়ে দিচ্ছে চোদ্দ আমার ফোন নাম্বারে চোদ্দো সত্তর অষ্টাশি আমরা এটা ফিনিশ করে দিই আপডেট ওকে তো এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে আপনি চাইলে ইউআরএল দিতে পারেন ওয়েবসাইটের অথবা কাস্টমার সার্ভিস কন্ট্যাক্ট মানে আমাদের সাথে কাস্টমারটা কীভাবে কথা বলবে মানে কন্ট্যাক্ট করবে সেটার জন্য তো আমি এখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন ওয়েবসাইটের লিঙ্কটা তো অথবা আপনার ইটা দিতে পারেন ওই আপনাদের যে ই থাকবে সেটা বলা হয় ওয়েবসাইটে থাকবে অথবা প্রোডাক্ট লিঙ্ক থাকবে সেটাও দিয়ে দিতে পারেন আমি প্রোডাক্ট লিঙ্ক দিয়ে দিলাম একটা জিমেল দিয়ে দিলাম ধরেন আমার এই জিমেলটাই দিয়ে দিলাম বাইরের কাছ থেকে এইগুলো তো নেবেই সমস্যা নাই ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন বাইরের কাছে যা যাবেন সব দিয়ে দিবে তারা সমস্যা নাই আর রিকোয়ারমেন্টে লিখে দিবেন ফোন নাম্বার হ্যাঁ যা যা লাগে এই অ্যাডটা আপনি প্র্যাকটিস করার পরে আপনি যা যা লাগে সবগুলো তো বুঝতেই পারবেন আগে নিজে একটা প্র্যাকটিস করবেন যে হয় কি আমি এখানে দিয়ে দিলাম zero one six four double one two seven three six three okay দিয়ে আমি সেভ করে ফেলি এটা করে ফেলে এবার আমি দেখেন উপরে লেখা আছে সেটিংস এখান থেকে আমি শপিং অ্যাডসে আমি ক্লিক করলাম তো আমাদের আশা করি বিজনেসটাও কমপ্লিট হয়ে গেছে ফোন নাম্বারটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের বাদ আছে দুইটা জিনিস এটা হলো Google ads account set up করতে হবে লিঙ্কিং মানে লিঙ্ক করতে হবে যেহেতু আমরা গুগল অ্যাডওয়ার্কের মাধ্যমে আমরা অ্যাডটা রান করব তো আমরা প্রোডাক্টটা প্রোডাক্ট সেট আপ করতে হবে তো আমাদের দুইটা আমি নিশ্চিতটা করে ফেলি আগে তো এখানে ক্লিক করলাম লিঙ্কে তো আমরা এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট লিঙ্ক আপ করব তো আমরা লিঙ্কে ক্লিক করব আর একটা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আসতে হবে এখান থেকে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আসার আগে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা কোনটা এটা আমি নিয়ে আসি এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টের আইডি এটা হচ্ছে আইডি ওকে আমি এখান থেকে আইডিটা ক্লিক করলাম তো ক্লিক করে এখানে আমি অ্যাড করে দিব অ্যাড এ নিউ এখান থেকে add a new select country ধরেন নিউ ইয়র্ক দিয়ে দিলাম কারেন্সি হচ্ছে এটা তো বাংলাদেশের জন্য করছি আমি এটা বাংলাদেশ দিয়ে দিই ওকে আমার অ্যাড অ্যাকাউন্ট তো বাংলাদেশের জন্য Bangladesh Dhaka Dhaka control F Dhaka D Dhaka Dhaka Dhaka Dhaka দেখি পাই কিনা অবশ্যই আছে minus six maybe minus six minus 6 Dhaka India Malaysia Dhaka Dhaka Dhaka Dhaka koi বাংলাদেশের টাইম জোন হচ্ছে মাইনাস সিক্স মেবি আমরা নিচের দিকে চলে আসি একদম minus 6 দেখি বাংলাদেশের টাইম জোন কত Bangladesh Bangladesh Bangladesh time zone time zone Bangladesh time zone UT plus six okay plus six তো আমি শপিং অ্যাডসে চলে যাই এখান থেকে UT plus six UT UT মানে জিটিএম plus 6 plus 6 বাংলাদেশ দেখেন আমি প্লাস সিক্স লিখছি বাংলাদেশ ঢাকা এসে পড়েছে এটা লেখার পর কান্ট্রি তো ইউএসসি হবে হচ্ছে আমি কোন এটা হচ্ছে কারেন্সি কারেন্সি আমি দিয়ে দিলাম হচ্ছে আপাতত বাংলাদেশের জন্য দি বিডিটি আছে কিনা বিডিটি বিডিটি না থাকলে কি করার আর মেবি আছে তো আমি এখান থেকে ইউরো ইউরো ইউরো তো নাই তো এখান থেকে তো পাওয়া যাচ্ছে না তো আমি এটা ক্রিয়েট করে ফেলি এখানে কান্ট্রি তো দিতে বলতেছে বে আমার তো কারেন্সি পাইতেছি না আমাদেরটা আমি কি চোখে কম দেখতেছি নাকি ওকে আমি ডলারটা দিয়ে দিলাম বিডিটি পাইতেছি না ডলারটা দিয়ে দিলাম ডলারটা দিয়ে এটা করে ফেলছি লিঙ্ক ওকে লিঙ্ক বলতেছে অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের এটা কি এটা হচ্ছে বাহাত্তর আর আমার লিঙ্ক অ্যাড হয়েছে কত একত্রিশ এটাই তো হবে না তো এটা ক্যান্সেল করে দেই কন্টিনিউ এটাও ক্যান্সেল করে দেই ক্যান্সেল নতুন করে আমাকে অ্যাড করতে হবে ওকে এখানে ক্লিক করি তো ক্যান্সেল রিকোয়েস্ট ক্যান্সেল লিঙ্ক এই যে আমার এখান থেকে লিঙ্ক করে নিই অ্যাড আইডি এবার রিকোয়েস্ট করি আই হোপ এবার হয়েছে আমার উপরেরটা দরকার নাই এটা ক্যান্সেল করে দিলাম আমার নিচেরটা দরকার তো আমি এটা দেখে হয়েছে কিনা আমার এখানে একটা রিকোয়েস্ট আসার কথা তো এখানে দেখেন প্লাজের মতো একটা আইকন আছে টুলসের এখানে আমরা ক্লিক করে চলে যাব হচ্ছে account link okay link account এখানে আমি ক্লিক করব তো আমি তো দিতেছি কিন্তু রিকোয়েস্ট আসতেছে না কেন প্রবলেমটা কোন জায়গায় ওকে drinking ওকে আমার এখানে ভুল দেখাইতেছে কারণ হচ্ছে মেবি আমার এটা অন্য একটা জায়গায় আসতেছে মানে চল্লিশ বত্রিশ বত্রিশের একটাতে চলে যাইতেছে রিকোয়েস্ট কারণ আমার জিমেলের সাথে মিলতেছে না আমার যে অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাড অ্যাকাউন্ট দিয়েই গুগল মার্সেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে দেখি আমি কোনটা দিয়ে বাইশ কোনটা বাউান্ন একত্রিশ ওকে একত্রিশ এটাও না ওকে আমাদের একটা প্রবলেম হচ্ছিল কিছুক্ষণ আগে আমরা ট্রাই করলাম কিন্তু এখান থেকে আসতেছিল না কারণ হচ্ছে আমার যে অ্যাকাউন্ট দিয়ে গুগল মার্সেন অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে ওই অ্যাকাউন্ট থেকে আমি আসলে লগ লগ ইন করি নাই সেই জন্য আমার কাজ করে নাই তো এবার আমি চলে যাব হচ্ছে এখান থেকে টুলসে টুলস থেকে লিঙ্ক দেখি এবার আসে কিনা তো লিঙ্কে চলে আসলাম দেখেন এখান থেকে মার্সেন্ট অ্যাকাউন্ট সেন্টার থেকে একটা রিকোয়েস্ট আসছে তো আমি এখান থেকে ম্যানেজে ক্লিক করব ম্যানেজে ক্লিক করে পরে ভিউ রিকোয়েস্ট অ্যাপে ক্লিক করে এখান থেকে অ্যাপ্রুভ করে দিব তাহলে আমার গুগল মার্চেন্ট অ্যাকাউন্টের সাথে গুগল অ্যাডওয়ার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ মানে কানেক্ট হয়ে গেল তো এবার আমি সেটিংসে চলে আসি সেটিংসে চলে আসার পর শপিং অ্যাপসে ক্লিক করব আমাদের অনেক টাইম চলে গেছে ওকে আমরা এখান থেকে প্রোডাক্টে আপলোড করতে পারি দরকার নেই আপাতত আমরা এখান থেকে ডাইরেক্ট হোম পেজে চলে যাব হোম পেজে চলে এসে এখান থেকে প্রোডাক্টে ক্লিক করবো ওটাকে ক্লিক করে আমরা যাব হচ্ছে সি অল মেথড আমরা এখানে ক্লিক করব এখান থেকে মানে আমরা কোন দেশে সেল করতে চাই সে দেশের নামটা দিতে হবে অবশ্যই আমি এখানে ইউএসএ দিয়ে দিব ইউএসএ ইউনাইটেড স্টেটস দেন এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দিব দিয়ে এবার কন্টিনিউতে আমি ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এটা এরকম থাকবে আমি একটা ফিড দিতে হবে মানে ফিড নাম দিতে হবে তো আমি দিলাম হচ্ছে প্রোডাক্ট ফিড একটা নাম আপনি যে কোনো একটা নাম দিতে পারেন প্রোডাক্ট ফিড ওকে ফিট এটা দিয়ে আমি এখানে এটা দিয়ে সিলেক্ট করে দিলাম যেরকম আছে এরকমই তো আমাদের এখান থেকে গুগল অ্যাকাউন্টটা ওকে আমি এখান থেকে আমার যে মার্সেন্ট অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে দিয়ে এখানে অ্যালাউ করে দিলাম ফার্স্ট টাইমে আপনাদের এখানে প্রবলেম হতে পারে যদি হয় সমস্যা নেই পরবর্তীতে ট্রাই করলে হয়ে যাবে দেখি হয় কেন আমাদের ওকে আবার অ্যালাউ করে দিই